হ্যালো সুজুকি লাভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সুজুকি ব্র্যান্ডের যে হচ্ছে ক্রুজার বাইকটা আছে এটা অ্যাকচুয়ালি আপনাদের জানি অনেক খুব পপুলার একটা মানে ক্রুজার বাইক বাংলাদেশের ফার্স্ট কিন্তু এই ক্রুজার বাইকটা যেটা হচ্ছে আপনার ইনটিউডার এফআই এই বাইকটাতে কিন্তু প্রথম সর্বপ্রথম এবিএস ব্রেকিং মানে কার্যক্রম শুরু হয় আর কি মানে ইনস্টল করা হয় তারপর থেকে ধারাবাহিকতায় এই দু সাল পর্যন্ত কিন্তু অনেক গাড়িতেই হাত এবিএস ব্রেকিং সিস্টেম অ্যাড করা হয়েছে তারপরে বলবো আমি এটার ডিটেলস বলতে গেলে এটার গেট আপ নিয়ে একটু বলতে হয় এটার গেট আপটা অ্যাকচুয়ালি কিন্তু মনে হয় যে বাইক চালাইতে গেলে যে অন্যরকম একটা ফিলিংসের দরকার হয় মানে বসে যে একটা ফিলের দরকার হয় এই বাইকটা কিন্তু এই ফিলটা আছে দেখেন বসে একটা অন্যরকম একটা ভাব চলে আসে আর মানে ক্রুজার বাইকের ফিলটা টোটাল কিন্তু এই যে হচ্ছে ইন্টিউডার ইন্টুডার বাইকটা চালাইলে কিন্তু এই ক্রুজার বাইকের ফিলটা পাওয়া যায় মানে বসে চালানোর একটা মজাই আলাদা মনে হয় যেন যে টোটালি সোপায় বসে আছি বাসার সোপায় বসে বসে ড্রাইভ করতেছি এমন একটা ফিল পাওয়া যায় আর এটার অ্যাকচুয়ালি কিন্তু মাস্কুলার একটা লুক দিয়েছে যে শেপটাও কিন্তু অনেক সুন্দর একটা শেপ আর ওভার লুকিংসটাও কিন্তু অনেক মনে হয় যে হ্যাঁ বড় একটা প্রাইভেট কারে বসে কিন্তু চালাচ্ছি বা এমন ধরনের একটা ভাব চলে আসে নিজের কাছে তারপরে বলবো এটার হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা নিয়ে বলি এটা ফুয়েল ট্যাঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি দেখতে অনেক বড় হলেও এটা কিন্তু টিউব লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে এটাতে আর এটার সামনে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা কিন্তু এলইডি e একটা ডিসপ্লে আছে ওভারঅল লুকিংসটা অনেক সুন্দর এলইডি e তারপরে বলবো এটার সামনের যে লুকটা সামনের ফ্রন্ট লুকটা কিন্তু লুকিংসটা অনেক সুন্দর শেপটা যেটা আছে এটার ইনজেকশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে এই কিটা কিন্তু এখানে ইউজ করা হয় যখন আর কি বসে কিন্তু কিটা এখানে দিয়ে তারপরে অন করে তারপরে দেন কিন্তু স্টার্ট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটার কিন্তু অন্যরকম একটা গর্জিয়াস একটা ভাব আছে তারপরে এটার হেডলাইটটা নিয়ে বলতে গেলে বলতে হয় যে এটা অ্যাকচুয়ালি হ্যালোজিন একটা হেডলাইট ইউজ করা হয়েছে বাট মানে ওভারঅল গেট আপটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা হেডলাইট কিন্তু এটার দেখতেও অনেক সুন্দর আর তারপরে বলবো এটা সাসপেনশনটা এটা অ্যাকচুয়ালি টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে তারপরে এটার ব্রেকিং সিস্টেম এবং এটার যে হচ্ছে টায়ার টায়ার এগুলো নিয়ে একটু কথা বলি এটার ব্রেকিং সিস্টেমটা বলবো যে হচ্ছে প্রথমে এবিএস একটা ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এটা হচ্ছে টায়ার সাইজটা কিন্তু ফ্রন্টের হচ্ছে একশো বাই আশি যেটা টিউবলেস টায়ার আর সামনে কিন্তু ডিস্ক ব্রেকের সাথে সিঙ্গেল চ্যানেল যে এবিএস এই এবিএসটার কথা আমি একটু আগে বলতেছিলাম যেটা এই এবিএসটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রথম ক্রুজার বাইকে কিন্তু এই এবিএসটা এবিএস যেটা ইনস্টল করা হয় এটা কিন্তু এই ইন্টুডারে ইউজ করা হয়েছিল সেক্ষেত্রে মানে প্রথম থেকেই ফিডব্যাকটা কিন্তু খুব দারুণ পাওয়া যাচ্ছে এটার আর এবিএস এর কোয়ালিটিও কিন্তু অনেক বেটার একটা কোয়ালিটিফুল এবিএস এটা কিন্তু দেওয়া হয়েছে তারপরে এটার হচ্ছে আপনার বলবো এটার পিছন থেকে একটু দেখায় সামনের যে সিটটা আছে সিটটা নিয়ে একটু বলে নি এটির সিটটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সিঙ্গেল যে মানে হচ্ছে আপনার রাইডারের জন্য যে সিটটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা সিট যেটা বসে সোফার একটা ফিল পাওয়া যায় মানে বসে অনেক আরামদায়ক একটা সিট এটা তারপরে বলবো পিছনের যে সিটটা আছে পিলিয়নের জন্য পিছনের সিটটাও কিন্তু অ্যাকচুয়ালি বসে যে মজা সেটা এই যে রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা পাওয়া যাবে এটার আছে রিয়ার যে চেষ্টা তারপরে বলবো এটা হচ্ছে আপনার আহ মানে পিছনের যে হচ্ছে লুকটা পিছনের লুকটাও কিন্তু অসাধারণ গর্জিয়াস একটা লুক দেওয়া হয়েছে আর পিছনে কিন্তু যে আছে যে রেয়ার যে লাইটটা আছে এটা ইউজ করা হয়েছে তারপরে ওভারঅল লুকিংসটা কিন্তু অনেক সুন্দর তারপর বলবো এটার এক্সজোস্টটা এগজোস্ট কিন্তু অ্যাকচুয়ালি সুজুকির যে টু ইন এক্সজেস্টটা এটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে টু ইন এক্সজেস্টটা লুকিংসটাও কিন্তু অ্যাকচুয়ালি অনেক গর্জিয়াস একটা লুকিংস মানে সুন্দর লাগে তারপরে এটার যে সাউন্ডটা সাউন্ডটা আমি এখন শোনাইতে পারতেছি না আপনাদেরকে সাউন্ডটাও কিন্তু অ্যাকচুয়ালি অসাধারণ একটা সাউন্ড এই টু ইন এক্সজস্টেড তারপরে বলবো এটার হচ্ছে রিয়ার টায়ার এবং হচ্ছে আপনার ইয়ে নিয়ে আপনার হচ্ছে ব্রেক নিয়ে এটার রিয়ার টায়ারটা কিন্তু ইউজ করা হয়েছে একশো চল্লিশ বাই ষাট টিউবলেস টায়ার আর সাথে হচ্ছে এই পিছনেও কিন্তু এটার ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর তারপর বলবো এটার হচ্ছে আপনার ইয়ে নিয়ে কথা বলি আপনার ইঞ্জিন নিয়ে কথা বলি এটার ইঞ্জিনটা অ্যাকচুয়ালি কিন্তু একশো পঞ্চান্ন সিসির এফআই একটা ইঞ্জিন যেটা four stroke one cylinder air cool engine একশো পঞ্চান্ন সিসির আর এটার ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু থার্টিন পয়েন্ট সিক্স পিএস আর হচ্ছে এটার ম্যাক্সিমাম টর্ক কিন্তু thirteen point eight newton metre যেটা যেটা হচ্ছে ছয় হাজার আরপিএম এর আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু আট হাজার আরপিএম সেক্ষেত্রে ওভারঅল এটা ফুয়েল ইনজেক্ট মানে ইনজেকশন ইউজ করা হয়েছে এটার কিন্তু দুইটা ক্যাটাগরি থাকে এটা কার্বোরেটর ভার্সনের ইঞ্জিন থাকে আবার এটার হচ্ছে এফআই ভার্সনের ইঞ্জিন থাকে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু এফআই ভার্সনের ইঞ্জিন আর এটা হচ্ছে six speed gear box use করা হয়েছে আর এটার ওজন কিন্তু একশো মানে হচ্ছে পিলিয়ন ছাড়া যেটা এটা একশো হচ্ছে আপনার একচল্লিশ কেজি হচ্ছে আপনার এটার সরি এটার ওজনও কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি মানে মানে সহ্য করার মতন একটা ইয়া আর ওভারঅল লুকিংসটা আমি আপনাদেরকে আবারও দেখি মানে বসে যে মানে অসাধারণ একটা ফিলিংসটা ফিলিংসটা কিন্তু এই ইন্ট্রুডার ইন্ট্রুডারে কিন্তু পাওয়া যায় বসে অসাধারণ একটা ফিল আর চালাইতে মনে করেন যে মানে আমার কাছে যে ফিলটা লাগে যে সারা দিনটা চব্বিশ ঘন্টা চালাইলেও এটা যে বিরক্তি বোধটা আসে মানুষের এই বিরক্তি বোধটা কিন্তু এই ইন্টিওডার একশো পঞ্চাশ পঞ্চান্ন সিসির যে বাইকটা আছে এটা কিন্তু আসবে না এটা ক্রুজার বাইক বাংলাদেশের ফার্স্ট অনেক মজার একটা বাইক আমি আজকে এখানে শেষ করতেছি অন্য আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা চ্যানেলে নতুন দেখতেছেন আমার এই ভিডিও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন কোনো বাইকের আপডেট জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বা কোন ভিডিওটা আপনাদেরকে ভালো লাগতেছে বা নতুন কোন বিষয়টা নিয়ে ভিডিও করা যায় এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ